আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বুবলি হালের অন্যতম জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সময়টাও বেশ ভালোই যাচ্ছে লাস্ট সময়ের বর্তমানে তার হাতে রয়েছে প্রায় এক ডজনের মতো সিনেমা চলচ্চিত্র সংশ্লিষ্ট খবরে বরাবরই আলোচনায় থাকেন তিনি কিন্তু হঠাৎ করে ভিন্ন খবরে ফের আলোচনায় এলেন বুবলি চলচ্চিত্র পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে নির্মাতা রায়হান রাফির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই নায়িকা এক কান দুই কান হয়ে এ খবর এখন এফডিসি থেকে মিডিয়া পাড়ায় চাউর হয়ে গেছে ইতিমধ্যেই রাফি ও বুবলিকে ঘিরে নানান গুঞ্জন বেগবান হচ্ছে গুঞ্জন না সত্যি তা জানতে সরাসরি কথা হলো বুবলির সঙ্গে শনিবার সন্ধ্যায় এসব বিষয় নিয়ে তিনি বিশদ কথা বলেন বিডি নিউজ থ্রি সিক্সটির সাথে প্রথমে বুবলি জানালেন এ বিষয়টি নাকি তার কাছে অষ্টম আশ্চর্যের মতো বুবলি বলেন এটা একটি ভিত্তিহীন খবর আসলে রাফি ভাইয়ের সাথে আমার কয়েকটি প্রজেক্ট দর্শক খুব পছন্দ করেছে এছাড়া সামনে আরো কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে এর মধ্যে এই এই ধরনের নিউজ বিভ্রান্তিকর যারা আমার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে পারে না তারাই হয়তো বা এসব ছড়াচ্ছে বুবলি আরো বলেন সত্যি কথা বলতে কি এসব বিষয়ে কারো সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছিল না আমার মনে হয়েছে এগুলো নিয়ে মন্তব্য করা মানে গুরুত্ব দেয়া কিন্তু গুজবের লাগাম না টানলে এগুলো নানা ডালপালা মেলতে পারে তাই আপনাদের সঙ্গে কথা বলা তিনি বলেন দেখা যায় প্রায়ই কেউ কেউ মন গড়া তথ্য দিয়ে অনেক রকম গুজব ছড়ায় এটা তারই অংশ আবার এমনও হতে পারে অনেকদিন আমাকে সাকিব খানের সঙ্গে শুটিংয়ে পাচ্ছে না না বলেই হয়তো নতুন করে টপিক সরানোর চেষ্টা করা হচ্ছে যাতে তাদের পোর্টাল বা ইউটিউবে কাটতে পারে এদিকে কথায় আছে যা রটে তার কিছু তো বটে বুবলির ক্ষেত্রেও কি এমন কিছু পাওয়া যাবে এমনটা জানতে চাইলে বললেন রাফির সঙ্গে প্রেম এ ধরনের কথা উঠবেই বা কেন তেমন কিছুই কখনো রটেনি বিষয়টি রটানো হয়েছে আমি আবারও বলছি বিষয়টি জোর করে রটানো হয়েছে খেয়াল করে দেখবেন সূত্রের বরাতের মতো যে শব্দ ব্যবহার করে নিউজগুলো করা হয়েছে তাতেই স্পষ্ট হয় এর কোনো ভিত্তি নেই ন্যূনতম অথেন্টিসিটি তো থাকবে আসলে একটা চক্র এসব করাচ্ছে বুবলির কথার সুর ধরেই জানতে চাইলাম তাহলে এই চক্রটা কে বা কারা সরাসরি বলুন এবার বুবলি বললেন আসলে যারা নিউজগুলো ছড়াচ্ছেন তারা কোনো না কোনো ইন্ধন থেকে করছেন মূলত আমার ক্যারিয়ারের শুরুতে যারা ব্যাঘাত ঘটাতে চেয়েছেন তারাই কিছুদিন পর পর এ ধরনের গুজব সামনে নিয়ে আসছেন এখন কাজের পারপাসে রাফির সঙ্গে কথা ও মিটিং এর জন্য যদি গুজব ছড়ানো হয় তাহলে তো তার ছবির নায়িকা যেমন বিদ্যা সিনহা মিম পূজা চেরি ও মাহিয়া মাহির সঙ্গেও গুঞ্জন হয় হওয়া উচিত বরং রায়হান রাফির সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক পোস্টগুলো দেখলেই অনেক কিছু বোঝা যায় সেখানে আমাকে জড়িয়ে প্রেমের গুঞ্জনের কোনো প্রশ্নই আসে না কার সাথে হতে পারে সেটাও বোঝা যায় এ ধরনের নিউজের পিছনে কারো ইন্ধন রয়েছে বলে মনে করেন বুবলি তাই তো অনেকটা জোর দিয়েই তিনি বললেন ভিত্তিহীন তথ্য দিয়ে গুজব না ছড়িয়ে সুনির্দিষ্ট তথ্য ও উপাত্তের ভিত্তিতে যেন সংবাদ প্রকাশ করা হয় আর তা যদি না করা হয় তাহলে তিনি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন